আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বোরে কয় সোনার আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বোরে কয় সোনার সা চলি যাচ্ছাও কেন হাঁটা দিচ্ছাও কেন শুনে যাও কথা কয় খান আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বোরে কয় সোনার সান বাপের কয় কাম করো না বসে পড়ে তো খালি খাও আজুড়ে মানসির ভাত আমি কোনতে আইনে দেব ক বাপের কয় কাম করো না বসে পড়ে তো খালি খাও আজুড়ে মানসির ভাত আমি কোনতে আইনে দেব ক শুধু বাইসে আসি বৌডার দর্নি আমার পরে কি যে বড় ভাগ্য গুইনে পাইছি উকান আজকালকের পোলা পান বাপেরে কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সা মারে কয় কি যে করিস চোখ মুখ তোর সব আছে তুই জলি জানতো মানুষ থাকতি আমার বউ কেন গইলির কাছে মারে কয় কি যে করিস চোখ মুখ তোর সব আছে তুই জলি জানত মানুষ থাকতি আমার বউ কেন ঢেকির কাছে আমার বউ আমারে সব কইছে ও মা কালকে তুই ভান বিধান জালি নরম মেয়ে অত খাটাস কেন আজকালকের পুলা বাপেরে কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান আজকালকের পোলা পান বাপের কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান আজকালকের পোলা পান বাপের কয় বিড়িয়ান মারে কয় কুটনি বুড়ি বৌরে কয় সোনার সান